কারো দিনে এই দিন শুধু এই দুজনার আর কারণে এত নয় আজকের এই দিন শুধু এই দুজনা আর কারণে তো নয় আর কারণ যায় কথা সে আর থাকে না তা গান হয়ে যায় যত সুখ আজকের এই দিন শুধু দুজনা আর কারণে হেত নয় আজকের পরিচয় আর